সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre থেকে আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আমরা এখন একটি সিআরটি টিভির কাজ করব তো সিআরটি টিভিটি দেখতে পারতেছেন আমার সামনে রয়েছে তো সিআরটি টিভিটির নাম হচ্ছে স্যামসং আর এটার মডেল তো নেই বলতে গেলে তো এটার প্রবলেম হচ্ছে স্ক্যান শর্ট অর্থাৎ স্ক্যান একেবারেই ছোট ঠিক মতন ছবি আসে না যার কারণে দেখাচ্ছি আপনাদেরকে খাওয়া তো এটার পরিস্থিতিটা দেখতে পারতেছেন এটা কিরকম একটা পরিস্থিতি মানে শর্ট স্ক্যান প্লাস দেখতে পারতেছেন একেবারেই নাই বলতে গেলে তো এই ধরনের প্রবলেম হলে আমরা কি কাজ করে থাকি তো তারা কিছুটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো শুরু করতেছি আজকের টিউটোরিয়াল এখন আমি kami gembira আমি আগে এখন কম্পোনেন্ট মেপে নেব তো দেখতে পারতেছেন এই টিভিটি আমি আরও দীর্ঘ এক বছর আগে কাজ করে দিয়েছিলাম তো একেবারে ফ্রেশ করে কাজ করে নতুনের মতন করে দিয়েছিলাম তো এক বছর ইউজ করার পর তো এই টিভিটি আবার পুনরায় নষ্ট হয়েছে তো সেরকম কোনো নষ্ট হয়নি তো এটা হচ্ছে অষ্টাশি পঁচানব্বই আইসি দ্বারা গঠিত তো এখন আমি এটার কম্পোনেন্ট মেপে নেব কি প্রবলেমের কারণে ভাই একটু ওদিকে ফলো করুন যাইব হ্যাঁ অবশ্যই তো আমার একটু কাস্টমার এসেছিল যেহেতু আমি সরাসরি ভিডিওগুলি করে থাকি কাস্টমারের সম্মুখে তো এটা আমি মেপে নিলাম তো এটার ভিতরে দুটি পাঁচ খারাপ হয়েছে সেটা হচ্ছে একটি হচ্ছে বিয়ার আরেকটি তো সাধারণতভাবে এই বিয়েটি চেঞ্জ করে দিলেও অনেক সময় হয়ে যায় আমরা এই বিয়েটি চেঞ্জ করে দেবো পাশাপাশি এটা ট্রানজিস্টারটা রয়েছে সেটাও ঠিক আছে তার আগে স্কিপ করে তো আমি খুলে নিতেছি এখানকার দেখতে পাচ্ছেন তো আমি পেঁয়াজটি এখন খুলে নিতেছি খুলে নিয়েছি আরেকটি বিয়ার লাগিয়ে দেবো তো আমি এখন বিয়ারটি লাগিয়ে নেব থাকতে পারতেছেন সরকার এখন লুটপাটের রাজত্ব কায়েম করেছে তো আমি ফার্স্ট লাগিয়ে নিলাম আরও দেখতে থাকবো লাগিয়ে নিব আমাদের প্রায় ছয় মাস হয়ে ভারতীয় সমাবেশের জানাতে চান চারিদিকে অ্যান্ড্রয়েড সেটা তিনশো টাকা তো আমাদের যেই ডিমটি একেবারে ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন ফুল জিরজির করতেছে কারণ এই দুটি পার্টসের জন্যই পার্সের জন্যই এই প্রবলেমটা দেখা দিয়েছে তো আমাদের কাজটি একেবারেই শেষ এটার ভিতরে আর ওরকম কোনো প্রবলেম না জাস্ট একটি দুটি এর কারণেই এই প্রবলেমটা দেখা দিয়েছে এখন আমরা এটি ফিটিং করে নেব তারপরে কাস্টমারকে দেবো The Disky Pony. মোবাইলটা অনেক সময় লাগে ঠিক আছে যার কারণে আমি কাজটা করে দিচ্ছি কি কি দিয়ে দেখতে tidak saya datang sama teman-teman teman teman tadi mau lagu apa nih kita lagu lagi kena ada lagu lagi kita cinta jalan ini kalau ada lo basah ya enak kita hot set ini kan oke ada kepala basah ada bingung itu masalah pas tiga lagi ini kan tidak ada ini punya punya itu di depan ini boleh berapa ini bisa kali ini kosik itu dia ada